আবেলি রে রোদারি ধীরে ধীরে হারাই যায় আবেলি রোদারি ধীরে ধীরে হেরাই যাই আবেলি রে রোদালি ধীরে ধীরে কি জলে খেওয়ালি যে তরালি চাব খুঁজিও নেদেখো মই কতে বাসা डाली ধীরে ধীরে ধিমি কি জলে শ্যামালি যায় কাষতে একেলগে চাই ৰোৱা তৰা দি বিচাৰোঁ 里的。 মা কাজী মনে তোমা কাজী মোর প্রিয় গুন গুণনি উষাহে উষাহে রাখো নে তোমা কাজী কবানে কানে কানে ধীরে ধীরে হেরাই যায় রে রোদালি ধীরে ধীরে ঝিমিকি জলে খেওয়ালি যে তরালি চাব খুঁজিওলে দেখো মই কেতিয়াবা আছাও লগৰ তুমি ধীৰে ধীৰে হেৰাই যায় कावेरी रे रोदानी धीरे धीरे धीमी की जौले खेवाली जय